বিকেল ওনা সম্পর্কিত নতুন আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি গতকালকে আমি একটা ভিডিওতে বলছিলাম যে বাইন্যান্স লোনা লিস্টেড করবে এবং লোনার যে এয়ারড্রপ সিস্টেমটা আছে সেই সেইভাবে এয়ারড্রপ ডিস্ট্রিবিউট করা হবে আজকে বাইন্যান্সের আমি সেই ঘোষণাটাই আপনাদেরকে দেখাতে চলেছি বাইন্যান্সের নিজস্ব ওয়েবসাইট যেটা আছে সেখানে তারা ঘোষণা দিয়েছে তারা লুনাকে লিস্টেড করবে লুনা টু পয়েন্ট ওকে লিস্টেড করবে এবং এয়ারড্রপ যেটা আছে সেটা ডিস্ট্রিবিউট করবে কিভাবে ডিস্ট্রিবিউট করবে কখন ডিস্ট্রিবিউট করবে এবং কখন লিস্টেড হবে ট্রেডিং কখন শুরু হবে বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে বা কোনো সাজেশন থাকে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপ যুক্ত হতে পারেন সব কিছুর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন তো এখানে আপনি আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইন্যান্সের ওয়েবসাইট ওপেন করে রেখেছি বাইন্যান্স এই আর্টিকেলটাকে তাদের টুইটারেও টুইট করেছি ইতিমধ্যে আপনি চাইলে বাইন্যান্সের টুইটার হ্যান্ডেলে গিয়ে এই টুইটটা পেতে পারেন এবং এটাতে ক্লিক করে আর্টিকেলটা সম্পূর্ণ পড়ে নিতে পারেন আমি এখানে সম্পূর্ণ পড়বো না তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এখানে শুধু আমি কয়েকটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই বাইন্যান্স এখানে স্পষ্ট লিখে দিয়েছে Binance will list Terra two point O Luna in the innovation zone অর্থাৎ এটা কনফার্ম যে বাইন্যান্স লুনাকে লুনা যে টু পয়েন্ট ও ভার্সন আসছে এটাকে লিস্টেড করতে যাচ্ছে কবে লিস্টেড করতে যাচ্ছে এটা একটু নিচে আমরা এখানে যদি একটু পড়ার চেষ্টা করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে এখানে লিখেছে বাইনাল Binance will list Terra two point O in the innovation zone and will open trading for Luna UST USDT and Luna B USD trading pairs at বাইশ পাঁচ একত্রিশ অর্থাৎ এই মে মাসের একত্রিশ তারিখেই বাইন্যান্স লুনাকে লিস্টেড করতে যাচ্ছে এবং ইউএসডিটি এবং বিইউএসডি দুইটা পেয়ারে লুনা লিস্টেড হবে লুনা ট্রেডিং করা যাবে এবং অন্যান্য এক্সচেঞ্জের মতো বাইন্যান্সও তাদের যে লোনা হোল্ডার রয়েছে পুরনো যে লোনা হোল্ডাররা রয়েছেন তাদেরকে লুনা যে এয়ারড্রপ দিবে বলে ঘোষণা দিয়েছিল রুনার কোর টিম থেকে ঘোষণা দেওয়া হয়েছিল সেই এয়ারড্রপ সেইভাবে ডিস্ট্রিবিউট করবে এবং কে কতটা এয়ারড্রপ পাবে এয়ারড্রপ টোকেন পাবে সেইটাও বাইন্যান্স এখানে ক্লিয়ার করেছে আমি একটু আপনাদের বুঝিয়ে বলি প্রি অ্যাটাক অর্থাৎ লুনার যে অ্যাটাকটা হলো লুনার যে ডাম্পটা হলো এই ডাম্পটা হওয়ার আগে যদি আপনি কিনে থাকেন তাহলে আপনার একটা ইউএসটি ইউএসটি যেটা সেটা যদি থেকে থাকে তাহলে আপনি পাবেন zero point zero one eight two Luna অ্যাটাকের আগে যদি আপনার একটা লুনা থেকে থাকে অর্থাৎ এখন যেটা লুনা সি হয়ে যাচ্ছে লুনা ক্লাসিক থেকে হয়ে যাচ্ছে সেটা যদি থেকে থাকে তাহলে আপনি এখন পাবেন একটা one point zero three four seven something নতুন লুনা আপনি যদি অ্যাটাকের পরে যদি আপনি লোনাকে কিনে থাকেন এটাকে বলছে পোস্ট অ্যাটাক তাহলে আপনার যদি একটা ইউএসটিসি থাকে অর্থাৎ এখন আগে যেটা ইউএসটি ছিল সেটা এখন ইউএসটি ক্লাসিক হয়ে যাচ্ছে একটা ইউএসটিসি থাকে তাহলে আপনি পাবেন zero point zero two three five something Luna এটা হচ্ছে অ্যাটাকের পরে যদি আপনি কিনে থাকেন আর যদি অ্যাটাকের পরে আপনি লুনা কিনে থাকেন পুরনো লুনা যেটা অর্থাৎ এখন যেটা লুনা ক্লাসিক এটা যদি আপনি কিনে থাকেন তাহলে আপনি পাবেন zero point four time zero on five three zero Luna আপনি এয়ারড্রপ হিসাবে পাবেন তো এই এখন আপনি এই এই লিস্টটা দেখলে আপনি হিসাব করে বের করে ফেলতে পারবেন যে আপনার কাছে কতটা আছে এবং আপনি প্রি অ্যাটাকে কিনেছিলেন না পোস্ট অ্যাটাকে কিনেছিলেন অর্থাৎ এই যে ডাম্পিং অ্যাটাকটা হয়েছে অ্যাটাকের আগে কিনেছিলেন নাকি পরে কিনেছিলেন কিনে থাকলে আপনি কিভাবে পাবেন এবং কতটা আছে আপনি কতটা এয়ারড্রপ পেতে পারেন এটা আমরা এখন নিজেরাই হিসাব করে বের করে ফেলতে পারবো তো এই যে অনেক এক্সচেঞ্জে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে লুনার যে লিস্টেড হওয়ার কথা রয়েছে সেটা হয়ে গেছে ট্রেডিং শুরু হয়ে গেছে বাইন্যান্সে একটু দেরি হচ্ছে কেন দেরি হচ্ছে এটা বাইন্যান্সের যে সিইও e রয়েছেন সিজের বাইন্যান্স তিনি ক্লিয়ার করেছেন আমরা একটু তার টুইটটা একটু দেখব এখানে তিনি বলেছেন আমি দেখতে পাচ্ছেন যে আমি সিজার বাইন্যান্সের ভেরিফাইড টুইটার হ্যান্ডেলে আছি এখানে তিনি বলেছেন the team is working flat out the distribution sorry distribute the Luna airdrop to Binance users বলছে যে বাইন্যান্সের টিম কাজ করছে লোনার এয়ারড্রপ ডিস্ট্রিবিউট করার জন্যে we have a big user base so please bear with us as we process the airdrop বলেছে যে আমাদের অনেক বড় ব্যবহারকারীর একটা কমিউনিটি আমরা কাজ করছি একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করবেন আমাদের সাথে সঙ্গ দিবেন need a bit of time to execute thanks এখানে তিনি এক্সপ্লেন করেছেন যে আমরাও কাজ করছি তবে আমাদের যেহেতু ইউজার কমিউনিটিটা বড় আমরা জানি বাইন্যান্সের বেশ বড় একটা ইউজার কমিউনিটি এই জন্যে কিছুটা সময় লাগবে এই জন্য তারা থার্টি ফার্স্ট মে পর্যন্ত সময় নিয়েছে সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে থার্টি ফার্স্ট মের পরে আমরা আমাদের সকল সকলের এয়ারড্রপটা পেয়ে যাব এবং আমাদের পুরনো যে লোনাটা আছে সেটা লোনা ক্লাসিক হয়ে যাবে পুরনো যে ইউএসটি আছে এটা ইউএসটি ক্লাসিক হয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও